ও মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বিশ্ববাসী মানব জাতি এবং জিন সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন ও জিন এবং মানব সম্প্রদায়েরা ওয়ালাকাদ জারানা لجهنم كثيرا من الجن والإنس অধিকাংশ মানুষ এবং জিন হবে জাহান্নামী অধিকাংশ জিন এবং মানুষ হবে জাহান্নামী কেন তারা জাহান্নামী হবে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এই জন্য তারা জাহান নামি হবে তাদেরকে আমি ভালো মন্দ বুঝার জন্য একটা বস্তু দান করেছি তাদেরকে আমি অন্তকরণ দিয়েছি আমি কলব দিয়েছি বা বিবেক দিয়েছি এই দৌলত অন্য কোন প্রাণীকে আমি দেই নাই কিন্তু বুজার মতো ক্ষমতা দেওয়ার পর কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা ভালো কোনটা আলো কোনটা অন্ধকার কোন পথে চললে গুণা হবে কোন পথে গেলে সওয়াব হবে কোন জায়গায় গেলে নেক হবে কোন জায়গায় গেলে পাপ হবে এই বিষয়টা বুঝার ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে মানুষকে আপনাদের আলোচনা শোনার তো মাসাল্লাহ প্রস্তুতি ভালোই দেখছি কিন্তু উত্তর পাই না তাইলে কি আমি বুঝতে পারি আমার কথা আপনারা বুঝতেছেন না কানে কথা তো আমার না আজকে রুজানির হাজরত যে কথা বলবে এই কথা তো উনার না মূলত সব কথাগুলো আল্লাহ কথা বলে ঠিক কিনা এরা তো প্রচারক এরা অ্যাড্রেস করবে আর এই প্রচারকদের কথা যারা শুনেছে তারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানে পরিণত হয়েছে আর এদের কথা যারা প্রত্যাখ্যান করেছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কথা বলে ঠিক কিনা এই কোরআনের দাওয়া পূজানি নাই ইমাম খতিব সাহেবের দেন নাই এই দাওয়াত দিয়েছেন নবীর রসুলেরা তাদের রেখে যাওয়া কাজটা করছে আলে মোলামারা নবীদের কথা যারা শুনল নবীদের দাওয়াত যারা গ্রহণ করলো নবীদের কালিমা যারা পড়ল যারা স্বীকার করলো লা ইলাহা এই কালিমার স্বীকৃতি দিয়া তারা ইমান আনলো তারা কি আনলো এই সকল ইমানের স্বীকৃতি যারা দিলেন তারা জাতির কর্ণধার জাতির রাহবার জাতির মাথার মুকুট তারা হয়ে গেলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ তারা হলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুসলমান আবু বকর উমর ওসমান রেজওয়ানুল্লাহ তাআলা আজমাইন এদের মতো মানুষ আর হবে আমগো তো শুধু আছে উমরও আছে কি না করেন কা আবু বকর আছে উমর আছে উসমান আছে তলহা আছে বিল্লাল আছে গিয়া দেখেন আজানের সময় আমগো দেশের বিল্লালে স্মোকিং টানে আবু বকর কম না টিভির পর্দার সামনে বৈশাখ থাকে উমরও কম না উমরের আবার আরেকটা চ্যানেল আছে উমরে মাহফিল বন্ধ করে রাতের বারোটা একটা পর্যন্ত ক্রিকেট খেলা দেখে আর সেন্টু পিন্টুর কথা বললে তো লাভই নাই হ্যাঁ কিন্তু মসজিদে গেলে শয়তানে কুদায় ইমাম সাহেব যদি বলে ও উমর ও বাংলাদেশের আবু বকর ও বিল্লাল ও আনাস ও আব্দুল্লাহ আসো মসজিদে আসো কয় হুজুর কাপড় চোপড় ভালো না আমি বাংলাদেশের আবদুল্লাহ আর ইসলামের জন্য যিনি জীবন দিলেন সব ত্যাগ করলেন ওই আবদুল্লাহ আর আমার দেশের আবদুল্লাহর চরিত্র কি এক যদি বাংলাদেশের আবদুল্লাদের চরিত্র ওই মক্কার আবদুল্লাদের মতো হতো এই মুক্রাপাড়ার ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট বাড়িঘর সব শেষ করে তারা মাহফিলে কোরআনের মধ্যে এসে যেত জনগণ ঠিক কিনা অমুসলমান ইমানদার বিশ্বনবী যখন পয়গম্বর এই কোরআনের দাওয়াত কালিমার দাওয়াত শুরু করলেন ওই যুগের কিছু মানুষ এই ডাক সাপোর্ট করলেন সারা দিলেন ইসলাম কবুল করলেন আর ওই যুগের শীর্ষস্থানীয় নেতাগুলো কিগুলো আপনাকে মতো সাধারণ মানুষগুলো না শীর্ষস্থানীয় নেতাগুলো নেতা নামের খেতাগুলো নবীর বিরুদ্ধে কথা বলতে লাগলো এবং মক্কাবাসীদেরকে হুঙ্কার দিতে লাগলো কথাটা কোরআন শরীফ আছে না নাই وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن এই আমি ওয়াজ গাড়ি রিজার্ভ করে আনি নাই আমার আল্লাহ যে কথাগুলো বলার ক্ষমতা দিবে আমি সেগুলোই বলবো শুনবেন আবু বকরের মতো হবেন উমরের মতো হবেন উসমানের মতো হবেন না শুনবেন চরিত্র আবু জাহেলের মতো হবে যদি বলেন ঠিক কি না মনে মনে করছেন আবু জাহেল নাই তার দলবল নাই তার সব কিছু আছে এরা ছিল কাফের আবু জাহেল আর বর্তমানে মুসলমান নামদারি আবু জাহেল যদি বলেন ঠিক কি না ওই মক্কার আবু জাহেল এবং তার দলবল তার সাঙ্গবাঙ্গ গুলো ইমানের ডাকে সারাই তো দিল না কালিমার সারা তো দিলই না কোরআনের বাণী তো এরা শুনলই না বরং তাদের দলবল তাদের সাঙ্গ বাঙ্গ তাদের চেল্লা বেল্লা যারা আছে তাদেরকে বলে দিল এই কথাটা আমার কথা কোরআনের কথা বলেন কার কথা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেররা বলল লা তাসমাউ লিহাদাল কোরআন তোমরা কেউ কোরআন শুনিও না ওয়ালগাও ফিহি বরং যেখানে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কোরআনের কথা বলে সেখানে তোমরা ডিস্টার্ব করো ওয়ালগাও ফিহি সেখানে তোমরা তিক্ততা প্রকাশ করো বিরক্তি প্রকাশ করো ডিস্টার্ব করো তাগলি বুন যাতে তোমরা সাকসেসফুল হতে পারো যাতে তোমরা উন্নতি সাধন করতে পারো জোরে কন্যা উজুবিল্লা শুধু কি তারা বাধাই দিয়েছিল ডিস্টার্বই করেছিল শুধু ডিস্টার্ব করে নাই বাধা দেয় নাই বরং এই কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে মক্কার কাফেরেরা আমার নবীকে পাগল পাগল বলো আখ্যায়িত করেছিল সোনার গায়ের মুসলমান তুমি নিজেকে ইমানদার বলে পরিচয় দাও এমন কোরআন যেই কোরআনের জন্য রসুলকে কাফেরেরা পাগল বললো এমন কালিমার দাওয়া তোলামাই কেরাম তোমাদের সোনার গায়ে নিয়ে আসলো যেই কালিমার দাওয়াত শুনিয়া তাইফের লোকেরা রসুলের উপর ক্ষিপ্ত হয়েছিল ক্ষিপ্ত হয়ে তাকে রক্তাক্ত করেছিল আল্লাহ রসুলকে বারবার বেহুশ করে জমিনে রক্তাক্ত করে ফেলেছিল এমন রক্ত মাখা কোরআন রক্ত মাখা কালিমা এমন রক্ত মাখা ইমানের বয়ান ইমানের দাওয়াত ওলামায় কেরাম তোমাদের কাছে নিয়ে এসেছে সোনার গায়ের মুসলমান এই ইমানের দাওয়াত শোনার পরে বাড়ি ঘরে রইলা ইমানদার পরিচয় দিও না মুমিন পরিচয় দিও না কারণ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা ইদা আরে মিয়া শয়তান তো ঢুকছে কিছু লোককে বের করার চেষ্টা করছে আপনার একটু তাকবীর দিয়ে শয়তানটা দূর করেন লিল্লাহে তাকবীর শয়তান কি মনে করছেন আপনারা মাঠে ঢুকতে পারেন নাই শুধু মাঠে না মাজরার দাম রক্তের শিরায় শিরায় চলার ক্ষমতা শয়তানকে কে দিয়েছে কিন্তু মুমিন যখন বলবে লাহাওলা কিনারায় আসতে পারবে না মুমিন হওয়া লাগবে বাংলাদেশের শয়তান গরুর বেশ ধরে আসে নাই বাংলাদেশের শয়তান কোন ছাগলের বেশ ধরে আসে নাই এই বাংলাদেশের শয়তান এসেছে কিছু মানুষের সুরত করে যেরকম ঠিক কিনা এরা মানব রূপী শয়তান তুমি মুমিন ইমানদার পরিচয় দাও আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন যখন আল্লাহর জিকির করে মুমিনের কানে যখন আল্লাহর শব্দ আল্লাহ শব্দটি সম্প্রচারিত হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের কলিজাটা কন্দনরত কম্পনরত হয়ে যায় তাইলে আজকের উপস্থিতিতে আজকের এই উপস্থিতিতে প্রমাণ করে সোনার গায়ে ইমানদারের সংখ্যা অত্যন্ত নগণ্য না জগন্য নগণ্য কথা বলে ঠিক কিনা ও মুসলমান ইমানদার যেই কথার উপর আলোচনা ছিল ওলামায়ে কেরাম তোমাদের জমিনে তোমার তোমার সোনার গায়ের জমিনে এসেছে এই দাওয়াত তাদের বাপদাদার না তাদের নিজস্ব না এই দাওয়াত ছিল পয়গম্বরদের এই কথাটার উপর আলোচনা চলছিল নাকি হ্যাঁ? পয়গম্বরেরা যখন দাওয়াত নিয়ে গেল কেউ স্বীকৃতি দিল কেউ আবার বিরুদ্ধাচরণ করল সর্বপ্রথম যিনি বিরুদ্ধাচরণ করেছিলেন তিনি নবীরা পঞ্চম প্রিয়জন রক্তের বাদল চাচা আবুলাহা কি নাম ছিল আল্লাহ নবীর দিকে সর্বপ্রথম সে পাথর ছুড়ে মেরেছিল তাব্বালাকা আল্লাহু আকবার আলী হাদা জামাতানা এ মুহাম্মদ তোমার এবং তুমি তোমার নতুন দিন এবং তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহু আকবার আবু লাহাবের এই জবাব দিতে যাইয়া তার এই আক্রমণাত্মক আচরণ বিধি তার এই রাক্ষসমুখী আচরণ বিধির জবাব দিতে যাইয়া পয়গম্বরের পক্ষ হইয়া স্বয়ং আল্লাহ আবুল আহাবের নামে একটা সুরায় নাজিল করে দিলেন ব্যক্তিকে টার্গেট করে হয় নাই একমাত্র দুষ্ট সন্ত্রাস আবুল আহাবকে কেন্দ্র করে সুরাটা নাজিল হয়েছে এ সূরাটার নাম সূরাতুল লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ও আবু লাহাব ধ্বংস হয়ে যা ধ্বংস হয়ে তোর দুই হাত ভাইয়েরা আমার এভাবে শুধু আবুল আহাবের মধ্যে শেষ নয় আবুল আহাবের মধ্যে খান্ত নয় আবুল আহাবের সাঙ্গ পাঙ্গ যারা ছিল আবুল আহাবের সহপাঠী যারা ছিল তারাও দিনের বিরুদ্ধাচরণ কম করে নাই যখন নিজের জন্মভূমি নিজের মাতৃভূমি নিজের বংশধরের কাছ থেকে বাধার সম্মুখীন হলেন পয়গম্বর তিনি মনে বড় ইচ্ছা নিয়ে আশা নিয়ে স্থান ত্যাগ করলেন স্থান ত্যাগ করে প্রদেশ ত্যাগ করে জেলা ত্যাগ করে তিনি চলে গেলেন এই কালিমার দাওয়াত নিয়ে দুধমাতা হালিমার দেশে কার দেশে হালিমার প্রদেশ কোনটা ছিল হাজিরা যারা যায় যাদেরকে আল্লাহ কবুল করেছে বাইতুল্লাহর জন্য যাদেরকে রওজার পাকে সালাম দেওয়ার জন্য কবুল করেছে আমার দেশের অনেক হাজিরা এসে সেই বিবরণ দেয় তাদের কাছে শুনবেন অনেক হাজিরা তায়েফে যাইয়া নবীর মহাব্বতে দুই ফোঁটা চোখের পানিও ছেড়ে দেয় শুধু দিন দিন দিন দিন করি আমরা দিনের স্বাদ তো আমরা পাই না শুধু ইসলাম ইসলাম করি ইসলামের মজা তো আমরা পাই না শুধু কোরআন কোরআন করি কোরআন কি জিনিস আমরা তো বুঝি না জোরে কোন ঠিক কিনা বাবায় পড়ছে কালিমা মায় পড়েছে কালিমা দাদা কালিমা পড়ছে নানায় পড়ছে এই সূত্রে আমরা মুসলমান বিশ্বনবী বলেন কাতামুল ঈমান ইমান রাদিয়া বিল্লাহি وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ইমানের প্রকৃত সাপ মজা সাধন করতে পেরেছে তারা যারা আল্লাহকে রব পেয়ে খুশি ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট পয়গম্বরকে রসুল হিসাবে পেয়ে তুষ্ট তারাই প্রকৃতি ইমানের মজা মুসলমান ইমানদার আল্লাহর নবী যখন আপনজন বংশধরের কাছ থেকে ইমানের দাওয়াত দেওয়ার কারণে কালিমার দাওয়াত দেওয়ার কারণে বাধার সম্মুখীন হলেন তিনি ভৌগোলিক পরিবেশ ত্যাগ করলেন হালিমাতু সাদিয়ার প্রদেশে তাইফে ও সোনার গায়ের যুবক ও বৃদ্ধ ও কিশোর শুনে যা এই কালিমার দাওয়াত এভাবে বঙ্গোপসাগর দিয়া বেশে বেশে তোর বাংলায় আসে নাই কথা বলেন এই মানের দাওয়াত আটলান্টিক মহাসাগর হয়ে কচুরি পানার মতো আসে নাই এই ইমানের দাওয়াত প্রশান্ত মহাসাগরে জাহাজের ডাব্বা দিয়ে আসে নাই এই দাওয়াত এসেছে রক্তের স্রোতের বিনিময়ে ত্যাগের বিনিময়ে জোরে কোন ঠিক কিনা আমার নবী তায়েফে গেলেন বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে দাওয়াতের সফর সঙ্গী দিনের মেহনতের সফর সঙ্গী হিসাবে নির্বাচন করলেন জায়েদ বিন হারেসাকে ইমানদার গো মনটারে নরম করে দাও হৃদয়টাকে কোমল করে দাও যদি নবীর মোহাব্বত তোমার দিলে থাকে যদি নবীর ভালোবাসা দিলে থাকে যদি তোমার নবীকে ভালোবাসো জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের মেহান্নতের সফর সঙ্গী বানাইয়া আল্লাহর রাসূল তায়েফে গেলেন তায়েফে ডাক দিলেন ও তায়েফবাসীরা ও তায়েফের লোকেরা আমি আমার শিশু কালটা তোমাদের তায়েফে কাটিয়েছি তোমরা আমাকে আদর স্নেহ তোমরা আমাকে সোহাগ ভালোবাসা যা কিছু দেওয়ার তোমরা আমাকে সব উজাড় করে দিয়েছ আমি তোমাদের কল্যাণকামী আমি তোমাদেরকে ওই আল্লাহর পথে আহ্বান করি যেই আল্লাহ ছাড়া কোনো আর ইলাহ আছে সাহস থাকলে জানতো আল্লাহর প্রভুত্বের এরিয়া থেকে বের হওয়ার কারো শক্তি থাকলে বেড়ারা কি বেরিয়ে জানতো দেখি ক্ষমতা আছে কারো তাহলে কি নিয়ে বাহাদুরি আল্লাহ নবী ডাক দিলেন ও তাহবাসীরা আমি তোমাদের কল্যাণকামী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি তোমরা পড়ো লা ইলাহা মোহাম্মদুর রাসূলুল্লাহ তাইফের লোকেরা এই দাওয়াতটা সাদরে গ্রহণ করছিল সাত মাসুদ সাত মাসুদ আব্দে আলিল এই তিন নেতা তাইফের সাত মাসুদ আব্দে আলী এই তিন নেতা তায়েফের আবুল আহমার কানেতা আবু জেহেল মার্কা নেতা তাইফের যুবকদেরকে ডাকলেন কারণ যুব শক্তি সবচেয়ে বড় শক্তি যুবকেরা যদি ইচ্ছা করে এই বাংলাদেশকে আগামী দিন সন্ত্রাস মুক্ত করতে পারে যুবকরা যদি এক প্ল্যাটফর্মে আসে আগামী দিন এই বাংলাদেশ থেকে সকল নাস্তিক মুরতাদদেরকে তাড়াইয়া দিতে পারে জনগণ ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলে সত্য হাবিবপুরের ময়দান আজকে যুবকের সংখ্যা একক নামটা তো সুন্দর হাবিবুর রহমান আমার পয়গম্বরের একটা সিফত রহমানের বন্ধু মোহাম্মদুর এত সুন্দর গ্রামের নাম কিন্তু নামের সাথে তোমাদের কাজের কোনো মিল পেলাম না আমি কি লাভ হবে নাম দিয়ে নামের সাথে কাজের কোনো কি নাই মিল নাই সাদ মাসুদ আব্দে আলীল এই তিন সন্ত্রাস তাইফেরিয়ান তরুণ কিশোর যুবকদেরকে ডাকলেন আর ডেকে ডেকে বললেন ও তাইফের যুবকেরা মোহাম্মদকে আমরা এত ভালোবাসতাম আল আমিন বলতাম আজকে সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা শুরু করে দিল নাউজুবিল্লাহ বলতেন না কি আগামী দিন সকালে বলবেন নাকি আরে মিয়া আগামী দিন সকালে বলার কি চান্স আছে সুযোগ আছে নাকি মোহাম্মদ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করল সে আমাদের প্রতিমার অপমান শুরু করল সে আমাদের দেব দেবীর বিরুদ্ধাচরণ শুরু করলো সুতরাং ও তাইফের যুবকেরা মোহাম্মদকে তাড়িয়ে দাও মোহাম্মদ এতদিন জানতাম বিশ্বাসে আজকের থেকে জানলাম সে বিশ্বাসঘাতক নাউজুবিল্লাহ বলতেন না তাইফের যুবকদেরকে লেলিয়ে হলো আমার রসুলকে তাইফের ঘাতক যুবক সন্ত্রাসীরা আমার নবীকে পাগল পাগল বলে পাথর মারতে শুরু করলো দাওয়াতের সাথী মেহান্নতের সাথী বলেও দুনিয়ার মানুষ আমি আমার পয়গম্বর পয়গম্বরকে কাউন্টার দেওয়ার জন্য পাথরের আঘাত থেকে বাঁচার জন্য যখন দেখিতাম তারা সামন দিক দিয়ে আক্রমণ করে আমি আমার পয়গম্বরের অগ্রভাগে চলে যাই আমার হুজুরের গায়ে যেন পাথর না পড়ে আমার গায়ে যেন লাগে যখন দেখি ডান দিকে আক্রমণ আমি আবার ডান দিকে চলে যাই ডাল হিসাবে ব্যবহার হয় আবার যখন দেখি বাম দিকে আক্রমণ আমি আবার বাম দিকে যাই যখন দেখি তারা পোলট্রি নিয়ে পিছন দিক থেকে আক্রমণ শুরু করেছে আমি পিছনের দিকে ডাল হইয়া আমার নবীকে নিরাপদের ব্যবস্থা করি এত নিরাপত্তা এত হেকমত এত কৌশল অবলম্বন করার পর কাফেরদের ঘাতকদের পাথরের আঘাত থেকে রসুলকে বাঁচাতে পারলাম না একবার নয় দুইবার নয় একাধিকবার রসুলকে বেহুশ করে দিলেন তাইফের জমিনে আল্লাহ রসুল পাথরের আঘাতে লুটিয়ে পড়ে কোন মুসলমান হয়েছো তুমি তুমি আর আমি কিসের মুসলমান তুমি কি মনে করেছো মসজিদে বসে বসে শুধু তসবি জিবে শুধু তসবি পড়িয়া ইসলাম এসে গেছে ইসলামের জন্য ইমানের দাওয়াতের জন্য বাড়ি থেকে কর থেকে গ্রাম থেকে বের হতে হবে জেলা ডিস্ট্রিক্ট চেঞ্জ করে রন্ধে রন্ধে মানুষের কাছে দাওয়াতের কাছে পৌঁছে দিতে হবে যেরকম ঠিক কিনা আজকে ময়দানে মানুষ কম আমি কিছুটা অনুভব করতে পেরেছি কারণ আমাদের মাঝে যারা কোরআন হাদিসের ওয়াজ শুনুন না তারা বাসাই হইয়া সব চরমনায় চলে গেছে চলে গেছে হ্যাঁ কেউ গেছেন আজকে তো আখিরি মানে জোরের শেষ আজকে আখিরি মোনাজাত রাত্রে বারোটার দিকে আমার মসজিদ থেকে দাওয়াত দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল যারা পরীক্ষিত নির্বাচিত তারা এলাকায় নাই আর যারা আছে তারা আবার এখানে এসে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা এই এলাকার বাছাই করা স্যাটিসফাই হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে কারা মুমিন আর কারা মুমিনের লেবাস ধরে আছে যদি কোন ঠিক কিনা মুমিন যারা তারা চলে আসবে মুমিন যারা চলে আসবে মুনাফিক যারা তারা আসতে পারবে না যদি কোন ঠিক কিনা আর যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন কেউ তো মাজুর আছে আছে না আবার কেউ আছে দুনিয়ার পাগল দুনিয়ার পাগলটি আসবে দুনিয়ার পাগল আছে না আসুন আমার বন্ধুগণ হারেসা বলেন ও পৃথিবীর মানুষ ও ইমানদারেরা আল্লাহ রসুলকে একাধিকবার তারা পাথরের আক্রমণ করে জমিনে ফালাইয়া দিলেন বেহুশ হয়ে গেলেন পরিশেষে এমন একটা অবস্থা হয়ে গেল সন্ত্রাসী ঘাতক যুবকেরা মনে করলেন মোহাম্মদ আর নাই তারা তারা ভেবেছিল তারা মনে করেছিল মোহাম্মদ মরে গেছে চলে গেল তারা হজরত জায়েদ নিরুপায় একাকার হুজুরের চতুর্দিক দিয়া শুধু তাওয়াফ করে ঘুরে প্রতিবাদ করার সেই হিম্মত সেই পরিবেশ নাই এক পর্যায়ে দেখে জমিনের সাহিত্য পয়গম্বর হুজুরের ঠোঁট দুটা নড়াচড়া করে জায়দ বলে দুনিয়ার মানুষ আমি আমার পয়গম্বরের মোবারক জবানের কাছে কান লাগাইয়া দিলাম হুজুর কি বলতে চায় আমি শুনতে পেলাম আমার নবী বলে জায়দ রে কলিজাটা শুকাইয়া যায় রে যদি পারো আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও সন্ত্রাস তাইফের যুবকেরা আমার পয়গম্বরের জন্য এক মশক পানিও দিতে সেদিন রাজি হয় না কি কষ্ট রসুল করেছে আজকে সেই ইমানের দাওয়াত নিয়ে ওলামাই কেন তোমাদের গ্রামে এসেছে তোমরা তাদের তাদেরটাকে সারা দিতে পারবা না কি জবাব দিবা আসলের ময়দানে শুধু কি তাইফে ওহুদের ময়দানে এই দিনের দাওয়াত আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার জন্য রসুল যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন কি জাতি তো ইতিহাস ভুলে গেছে মুসলিম জাতি তার ইতিহাস ভুলে গেছে ইতিহাস যখন ভুলে যাবা একদিন তোমার অস্তিত্ব তুমি টিকি জমিনে রাখতে পারবা না যেরকম ঠিক কিনা আল্লাহ রসুল সশরীরে ওহুদের ময়দানে এই দিনের দাওয়াতকে মজবুত করার জন্য বিশ্বের রন্ধে রন্ধে পৌঁছে দেওয়ার জন্য শাহাদের মন নেতৃত্বে আমিরুল মুজাহিদিনের দায়িত্ব পালন করেছিলেন বানাইয়া বলছি নাকি সেদিন মুসলমানদের প্রথম আক্রমণে প্রথম পজিশনে প্রথম আক্রমণে ওহুদের ময়দানে কাফেরেরা টিকে থাকতে পারে নাই তারা কিছুটা ভীতু হয়ে গেলেন খুব খেল আজকে মুসলমানের ভুলের কারণে নাস্তিক বেঈমানের আমাদের মাথায় চড়ে বসে গেছে আমাদের বসে গেছে কোন ঠিক কি না আল্লাহর রাসূল এবং রাসূলের সাহাবী হুজুরের নেতৃত্বে যুদ্ধের প্রথম পর্যায়ে ভীতু হয়ে গেল তারা বিচলিত হয়ে গেল তারা ভাবলো বদরের ময়দান আমাদের নেতাগুলোকে আমরা হারাইলাম বদরের প্রতিশোধ নেয়ার জন্য আমরা এসেছি কিন্তু আজকে মুসলমানের যে কৌশল আজকে আমাদেরও উপায় থাকবে না বলতেন না এটা কি এটা কি খুশির খবর না এটা কি আনন্দের খবর না তারা আত্মরক্ষার জন্য অবস্থানে চলে গেল এই দিক দিয়ে আল্লাহ নবী যাকে যেখানে দায়িত্ব দিয়েছিলেন বিশেষ করে গিরিপথে যাকে দায়িত্ব দিয়েছিলেন নির্দেশ দেওয়া হয়েছিল যুদ্ধের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গিরিপথ ছাড়া যাবে না আর ওই রাস্তাটা ছিল খুব ইম্পর্টেন্ট যখন কাবেরেরা মুসলমানদের আক্রমণে ভীতু হয়ে স্থান ত্যাগ করলেন গিরিপথের এবং আরো কিছু নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ স্থাপনে যারা নিয়োজিত ছিলেন তারা গণিমতের লাভের গণিমতের মানের আশায় লোভে লোভে লোভে আজকে কিছু লোভী মুসলমান পৃথিবীতে আছে না গণিমতের লাভ গণিমতের মালের দিকে তাদের লোভ আসলো তারা ওই গুরুত্বপূর্ণ স্পটগুলো ছেড়ে আসলো এই দিক দিয়া কাফেরেরা আবার পরিকল্পিতভাবে সুযোগ বুঝে অতর্কিত হামলা করে বসলো মুসলমানদের উপরে তাহলে ভুলটা কার মুসলমানদের এমন আক্রমণ করে বসলো এমন আক্রমণ করে বসলো সেদিন বহুদের দিন কাফেরদের আক্রমণের মুহূর্ত মুহূর্তে মুসলমানেরা বহুদের ময়দানে টিকে থাকতে পারে না ইবনে হাতিব রবিয়ার রাওয়ায়াতে লিখেন বহুদের যুদ্ধের দিন যেই মুসিবত মুসলমানদের উপর আরোপিত হওয়ার সেই মুসিবতে যখন তারা পৌঁছে গেল কেউ রক্তাক্ত কেউ পাহাড়ের চূড়ায় কেউ আবার শহীদ হয়ে জমিনে পড়ে আছে এই মুহূর্তে আহত রক্তাক্ত মুসলমানেরা তারা আল্লাহ রসুলকে খুঁজে পাচ্ছে না তারা রসুল রসুল করে নবী কোথায় নবী কোথায় বলে তারা যেন পাগল পারা হয়ে গেছে রসুলকে তারা পাচ্ছে না এর ভিতরে মুনাফিক বেদিনের দলেরা মুসলমানদেরকে দুর্বল করে দেওয়ার জন্য একটা অপবাদ দিল ও মুসলমানেরা ও ইমানদারেরা তোমরা তোমাদের নবীকে তল্লাশি করো কিন্তু তোমাদের নবী মরে গেছে জোরে বলেন আর জোরে বলেন আরেক দল লোক বলল যদি নবী ইসলামের জন্য শহীদ হয়ে থাকে দিনের জন্য শহীদ হয়ে থাকে এটা তো তার দায়িত্ব তিনি শহীদ হয়েছেন তবে তোমরা ওই রাসুলের রেখে যাওয়া দিনের জন্য শেষ পর্যন্ত কাফেরদের সাথে লড়াই করে তোমরাও শহীদ হয়ে যাও এত সহজ ইসলাম আসে নাই ও মুসলমান সেদিনের মুসিবতটা কত বড় ছিল ইবনুল মন্দির উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর একটি উক্তি নকল করে বলেন সেদিন উহুদের দিন কি মহা মুসিবত মুসলমানদের উপর আরোপিত হয়েছিল হযরত ওমর পাহাড়ের চূড়ায় এই মুহূর্তে কে যেন পাহাড়ের কিনারা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছে আর একটা দুঃসংবাদ একটা দুঃসংবাদ অপবাদ দিয়ে যায় ও মুসলমানেরা তোমরা আর কার জন্য লড়াই করে যাবে তোমাদের পয়গম্বর মোহাম্মদ শহীদ ইবনুল মন্দির তিনি বলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের চূড়ায় সেখান থেকে যখন এই অপবাদরা শুনলেন উমর সেখান থেকে গর্জন দিলেন এই কাফেরের বাচ্চা কাফের যারা বলবি আমার রাসূল পড়ে গেছে আমার রাসূল শহীদ হয়ে গেছে এই রকম কোন কাফেরের বাচ্চাকে আরব ভূখণ্ডে বাঁচতে দেয়া হবে না বলতে পারেন হুজুর এত বড় হিকমত এত বড় শক্তি যদি উমরের থাকে উমর কেন পাহাড়ের চূড়ায় উঠে গেল এটা ভয়ে উঠে নাই ভীতু হয়ে ওঠে নাই এটা ছিল হেকমত এটা ছিল কৌশল উদউ ইলা আল্লাহর পথে ডাকো হেকমত এবং কৌশল অবলম্বন করে জোরে কোন আল্লাহ এই যে আপনাদের জন্য এই আহ্বানটা করছেন এটা কি একটা একমত না মাদ্রাসা না হলে এটা এই অনুষ্ঠান এখানে হতো সভাপতি সাহেব কথাটা বলে নাই যে এখানে মাদ্রাসা হয়েছে বলেই এই আয়োজন করা হয়েছে এই জান্নাতের বাগানের আয়োজন হয়েছে আর আপনারা জান্নাতের বাগানে আসার সুযোগ টুকুন পেয়েছেন কথা বলেন ঠিক কিনা ওমর ইবনুল খাত্তাব তিনি হেকমত কৌশল অবলম্বন করে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন আর যখন কোন কাফের জবান থেকে এই মিথ্যা তহমদ অপবাদ তোমার শুনলেন মোহাম্মদ শহীদ হয়ে গেছে পাহাড়ের চূড়া থেকে গর্জন দিলেন যেই বাচ্চা বলবে আমার নবী শহীদ হয়ে গেছে ওই কাফেরকে আরব ভূখণ্ডে বাঁচতে দেয়া হবে কারণ যেই নবীকে সৃষ্টি না করলে এ সুবিশাল আকাশ জমিন আল্লাহ সৃষ্টি মোহাম্মদ হাব মোহাম্মদ খোদা পয়দা না করতে জমিন আসমা পয়দা না করতে কথাগণ ঠিক কিনা রসুলকে সৃষ্টি না করলে আমরা হইতাম জমিন হইতো আসমান হইতো ভাইয়ের আমার যে কথাটা আমি বলতেছিলাম আসলে এই দাওয়াতের কাজ ছিল পয়গম্বরদের নবী রসুলদের আর আল্লাহ রসুল বলছেন আমার অ্যাবসেন্সে আমার অনুপস্থিতিতে যারা এই দিনের দায়ী যারা দিনের রাহবার তোমরা তাদের অনুসরণ করো আর তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন এরা হলো আমার আর ওই সকল লোকগুলো হলো ওলামাই কেরাম আলেম সম্প্রদায় জোরে সেই আলেম তৈয়ার করার জন্য আলেম বানানোর জন্য আপনাদের এই হাবিবপুর পশ্চিম পাড়া মাদ্রাসাতুর রহমান লিউলুমিল কোরআন আল্লাহ কবুল করেন শোনো বাই মুসলিম জাতি পেছ তোমরা নূরের জ্যোতি ইমানের নিশান হাবিবপুরের জান্নাতের বাগা আলোচনার শুরুতে জায়াতে কারিমা নির্দিষ্ট করেছিলাম মাউদু হিসেবে আলোচনার কিন্তু পরিবেশে আমি আরেকদিন চলে গিয়েছি পরিস্থিতির শিকার সলাতি আলামিন সর্বশেষ আমরা একটা প্রতিশ্রুতি দেই নিশ্চয়ই আমাদের নামাজ আমাদের পরিশ্রম কষ্ট আমাদের হায়াত আমাদের মৃত্যু কার জন্য আল্লাহ তুমি কবুল করো বলে না আমি আমাকে এখনো টোকেন দেওয়া হয় নাই কিন্তু পরিস্থিতিতে আমি মনে করতেছি আমার আলোচনার সময় শেষ হয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেড়ে দেবো জি জি হুজুর আসতেছে আপনাদের অসুবিধা হয় তো যে কথা আমি বলতেছিলাম রসুলকে যারা মেনে নিয়েছে রিসালাতকে যারা বিশ্বাস করেছে তারা কি ধ্বংস হয়েছে না সার্থক হয়েছে আবু জেহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে এনে বললেন আবু বকর তোমার সাথী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একটা কথা উক্তি আমাদের কাছে পেশ করেছে এই কথাটা কি আমি তোমার কাছে বলবো কয় বলো কয় মোহাম্মদ নাকি গত রজনীতে রাতের কিছু সময় সাতাইশ বৎসর মেরাজ করে আসছে কি করে সম্ভব আবু বকর মানে উস্কাইয়া দেওয়া সমাজের মধ্যে কিছু আছে না উস্কাইয়া দেওয়া তারা আবু জেহেলের সাঙ্গ কথা বলেন ঠিক কিনা ও আবু বকর তুমি আমাদের সমাজের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পরে শুধু সম্মানী ছিলেন না ইসলাম কবুল করার আগে আরব সমাজে তিনি অত্যন্ত দামি মানুষ ছিলেন যেরকম ঠিক কি না অনেক কথা ছিল কিন্তু পরিবেশে বাধ্য হলাম আলোচনা সমাপ্ত করতে শুনছো তুমি তোমার সাথী মোহাম্মদ সে কি পাগল হয়ে গেল না এই ঘটনা গত রজনীতে নাকি সে মেরাজ করেছে এর মধ্যে মসজিদে হেরাম অর্থাৎ হেরাম শরীফ হইয়া মসজিদুল আকসা হয়ে আসমান ষাটটি স্তর ষাটটি স্তর অতিক্রম করে আসমানের সে নাকি সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করে আরস মহল লাগে গেছে এরই মধ্যে জান্নার জাহান নাম কাউসার সব পরিদর্শন করে এসেছে আচ্ছা আবু বকর এটা কি করে সম্ভব হয় আবু বকর কয় আবু জাহেল তোমাদের কাছে কি মনে হয় কয়টা পাগলামি সারা কিছু না আবু বকর বললেন সাদ্দাক্তা আমি সাক্ষ্য দিলাম সব সত্য আরো জোরে বলো আল্লাহু আকবার আমি সাক্ষ্য দিলাম মোহাম্মদ যা বলেছে সব সত্য কারণ মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে নাই ধোকাবাজি করে নাই পাটকারি করে নাই সিটারি করে নাই তিনি যা বলেছেন তার কথা নয় এটি সব তার আল্লাহ প্রদত্ত এগুলা সব সত্য সত্য কিন্তু আমাদের আবু বকরের মসজিদের কাছে যায় না চট্টগ্রাম শান্তিনগর বাইজির থানা এক মাহফিলে গেলাম একটা আরেকটার কড়া ওই বকুজা আরেকটা ওয়া বকুজা রে নোয়াই দে কয় হ্যাঁ, হ কয় রে আর জানি কি জানি আমি যা তা বললাম আর কি নাম হল আবু বকর ক বকুজা সম্মানিত সুধী পরিশেষে আমি বলতে চাই আলেম ওলামারা কার উত্তরসূরি নবীর জোরে বলেন কা এরকম আলেম নিজেরা হতে পারেন নাই মনে কষ্টে আসেনি ব্যথা আসেনি হয়তো পারেন নাই পরিবেশের কারণে হয়তো পারেন নাই অর্থের কারণে হয়তো পারেন না অন্যান্য কারণে নিজে আলেম হইতে কিন্তু রসুল তো বলছেন কোন আলেমান আলেমের আলেমের কথা আলেমকে ভালো কিন্তু পাঁচ না আলেমের কপাল আপনাদের ভালো কিসমত আপনাদের ভালো আলেম হওয়ার জন্য এই হাবিবপুর মাদ্রাসার মতো অসংখ্য মাদ্রাসা দেশে হয়ে গেছে অনেকের আবার হিংসা লাগতেছে এত মাদ্রাসা কেন দেশে এত মাদ্রাসা কেন আমি বলি শুধু প্রতিটা মহল্লা একটা করে না প্রতিটা ঘর মাদ্রাসা হওয়ার দরকার কথা বলে ঠিক কিনা গুনা যে ভাইরাস মহামারী হিসাবে আমাদের প্রতিটা ঘরে বাসা আক্রমণ করেছে এই ভাইরাস থেকে বাঁচার জন্য শুধু মহল্লায় মহল্লায় মাদ্রাসা নয় প্রতিটা ঘর মাদ্রাসা হওয়ার দরকার আছে না নাই